হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি এই প্রচণ্ড গরমে আশা করছি সবাই ভালো আছেন যদিও ভালো থাকাটা একটু কষ্টকর তবু ভালো তো থাকতেই হয় এই গরমের সাথে সাথে আজকের ভিডিওটা যারা দেখবেন এবং যারা আজকের ভিডিওতে দেখানো ইভেন্টটাতে জয়েন করবেন তাদের জন্যও ফিউচারে কিন্তু একটা গরম খবর ওয়েট করছে বিশেষ করে যারা অ্যাভাইভ কয়েন মাইনিং করছেন এবং সাথে কিছু বিটকয়েন ফ্রিতে প্রত্যেক দিন নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল এবং আপনি যদি অ্যাভাইভ কয়েন মাইনার নাও হয়ে থাকেন কোনো সমস্যা নেই আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে মাইনিং কিভাবে করতে হয় সেই বিষয়ক একটা ভিডিও লিঙ্ক পাবেন আপনি ওই লিঙ্কে ক্লিক করে দেখে দেখে আপনি আজকে থেকেই মাইনার হতে পারেন কারণ অ্যাবাইভ কয়েন এখনও অনেক দিন পর্যন্ত মাইনিং করা যাবে এবং এই প্রজেক্টটা একটা সম্ভাবনাময় প্রজেক্ট আজকে যে টপিক্সটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাইব মাইনিং অ্যাপসের মধ্যে এই অ্যাবাইব প্রজেক্টের ওনাররা একটা অপরচুনিটি দিয়েছে সেটা হচ্ছে তারা ভবিষ্যতে মেটাভার্স নিয়ে আসবে অর্থাৎ ভবিষ্যতে তারা ভার্চুয়াল একটা জগৎ নিয়ে আসবে এরকম প্রতিশ্রুতি তারা দিচ্ছে এবং সেই জগতে আমরা চাইলেই সেখানকার নাগরিক হতে পারবো তবে নাগরিক হতে হলে এখানে আবেদন করতে হবে নাগরিক হওয়ার জন্য আপনারা জানেন যে বিভিন্ন দেশের নাগরিক হতে গেলেও ফিজিক্যালি যখন আমরা বিভিন্ন দেশের নাগরিক হতে চাই তখন আমাদেরকে বিভিন্ন কারণ দেখিয়ে বা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে আবেদন করতে হয় এখানেও ঠিক সেরকম আবেদন করতে হবে তাহলে আপনি যদি এখন আবেদন করে রাখেন ভবিষ্যতে যখন এই মেটাভার্সটা আসবে তাদের তখন হয়তো আপনি সেখানের একজন সিটিজেন হবেন এবং অবশ্যই কিছু এখানে বাড়তি অপরচুনিটি এই সিটিজেনদের জন্য থাকবে কিভাবে আপনি অ্যাবাইভ সিটিজেন অ্যাপ্লাই করবেন সেটা আজকের ভিডিওতে আমি সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সহজ ভাষায় আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন তবে একটু মন দিয়ে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা স্কিপ করলে হয়তো হবে না কাজটা বেশ জটিল তবে আমি চেষ্টা করব খুব সহজ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার দেওয়ার জন্য আর ভিডিওতে একটা লাইক পাওয়ার অনুরোধ বরাবরের মতো থাকবে একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দিবেন যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যাভাইভ সিটিজেন অ্যাপ্লাই করার জন্য আপনার তিনটা জিনিস দরকার হবে আপনি প্রথমেই এই তিনটা জিনিস যদি আপনার না থাকে তাহলে এটাকে আগে ম্যানেজ করে নিন প্রথমত আপনার একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে দ্বিতীয়ত আপনার একটা হোয়াটসঅ্যাপ আইডি থাকতে হবে এবং তৃতীয়ত আপনার একটা টেলিগ্রাম আইডি থাকতে হবে এগুলো সব কিছুর অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে থেকে ডাউনলোড করে নিয়ে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে অথবা যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাভাইভ অ্যাপসটা ওপেন করবেন আমি আগেই বলেছি যারা অ্যাভাইভ এখনও মাইনিং শুরু করেননি আপনারা বুঝতে পারছেন না অ্যাভাইভ কি তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু কষ্ট করে চলে যান সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবেন যেখানে লেখা আছে কিভাবে অ্যাভাইব মাইনিং করবেন এই ধরনের কিছু একটা লেখা দিয়ে পাশে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাতে ক্লিক করলে অ্যাভাইভ রেজিস্ট্রেশন করা এবং মাইনিং শুরু করার সমস্ত ডিটেলস আপনারা সেখানে এখানে পাবেন দেখে দেখে আপনারা অ্যাবাইভ রেজিস্ট্রেশন করে মাইনিংটা শুরু করুন তারপর থেকে এই ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করুন প্রথমেই উপরের দিকে দেখতে পাবেন অ্যাভাইভ অ্যাপস ওপেন করার পরে অ্যাপ্লাই ফর অ্যাভাইভ গ্লোরি এই একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা পেজে নিয়ে আসবে আপনাকে এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও নামক একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করবেন যে পেজে আসবে এখানে অ্যাভাইভ একটা ছবি আছে অ্যাভাইভের লোগো দেওয়া একটা ছবি আছে নিচে সেভ ইমেজ নামক একটা লেখা আছে এটাতে ক্লিক করে এই অ্যাভাইভের ইমেজটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন এরপরে বাকি কাজ করার জন্য আমরা চলে যাব আমাদের যে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমরা অথবা আগে থেকে আমরা যে টুইটার অ্যাকাউন্টটা ব্যবহার করি সেই টুইটার অ্যাকাউন্টে আমাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে আসার পরে প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে তার জন্য আমরা এই প্রোফাইল পিকচারটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আপনার যে নাম লেখা আছে সেই নামের উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনার যে ছবিটা আছে সেই ছবিটার উপরে ক্লিক করবেন আপনাকে একটা এডিট বাটন দেওয়া হবে এই এডিট বাটনটাতে ক্লিক করবেন যেহেতু আমরা ছবিটা আমাদের গ্যালারিতে সেভ করে রেখেছি এবং গ্যালারি থেকে এখানে আপলোড করে দিব এই জন্যে দ্বিতীয় অপশনটা চুজ এক্সিস্টিং ফটো এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে আমাদের ফোন মেমোরিতে নিয়ে যাবে এখান থেকে আমরা যে ফটোটা একটু আগে অ্যাভাইভ অ্যাপস থেকে ডাউনলোড করেছি সেটাকে ক্লিক করে আপলোড করে দিব এই ইউজ বাটনে ক্লিক করব আপনি চাইলে এটাকে টুইট করতে পারেন আমি করব না নট নাও বাটনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার টুইটার প্রোফাইলের ছবিটা চেঞ্জ হয়ে গিয়েছে এটা হচ্ছে প্রথম স্টেপ আমরা কমপ্লিট করলাম আরও একটা কাজ আমাদের এই টুইটারেই রয়েছে তার জন্যে আবারও আমাদেরকে চলে যেতে হবে আমাদের অ্যাভাইভ অ্যাপসের মধ্যে দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদেরকে আমাদের নিকনেম সেট করতে হবে অ্যাবাইভ সিটিজেন এই যে এখানে অ্যাভাইভ সিটিজেন লেখাটা আছে এই পেজেই যে পেজে আমরা আসলাম একটু আগে আপনি পাশের এই কপি বাটনটাতে ক্লিক করলেই এই অ্যাভাইভ সিটিজেন লেখাটা কপি হয়ে যাবে দেখতে পেলেন আমার কপি হয়ে গেল এখানে লিখে দিয়েছে কপি সাকসেস এবার আমরা ফিরে যাব আমাদের টুইটার অ্যাকাউন্টে ডান পাশের দিকে এডিট প্রোফাইল একটা বাটন পাবেন এই বাটনটাতে ক্লিক করবেন এবারে আপনার যে নাম লেখা আছে এটা আপনি রাখতে চাইলে রাখতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনি যদি চান টোটালি এটা বাদ দিবেন তাহলে বাদও দিতে পারবেন আমি রেখে দেব এই জন্য এই নামের পাশে আমি একটা ব্র্যাকেট ইউজ করব ব্র্যাকেট ইউজ করে এর মধ্যে আমি যে লেখাটাকে কপি করে আনলাম অর্থাৎ অ্যাওয়াইভ সিটিজেন এই লেখাটাকে পেস্ট করে দিয়ে ব্র্যাকেটটাকে শেষ করলাম তারপরে উপরের দিকে সেভ বাটনটাতে ক্লিক করে দিব দেখুন আমার নামের পাশে অ্যাওয়াইভ সিটিজেন লেখাটা টাকাটা চলে এসছে দ্বিতীয় স্টেপের কাজও আমরা শেষ করলাম এবার তৃতীয় স্টেপ এই স্টেপের কাজ করার জন্য আমরা আবারও চলে যাব আমাদের অ্যাভাইভ অ্যাপসের মধ্যে এখানে আমরা দেখতে পাবো তিন নাম্বার অপশনের নিচের দিকে আই অ্যাম অ্যান অ্যাভাইভ সিটিজেন এই কথাটা লেখা আছে এবং পাশে একটা কপি বাটন আছে আমরা এই কপি বাটনে ক্লিক করে এই লেখাটাকেও কপি করে নেব ফিরে যাব আমাদের টুইটার অ্যাকাউন্টে এডিট প্রোফাইল বাটনে ক্লিক করব যেখানে আমরা একটু আগে নেম চেঞ্জ করেছি ঠিক তার নিচে বায়ো নামে একটা অপশন পাবো এই বায়োটা আমরা এখন এডিট করব। এখানে যদি আপনার কিছু লেখা থেকে থাকে সেটাকে রিমুভ করে দিবেন পুরোপুরি এখানে যে লেখাটাকে একটু আগে কপি করে নিয়ে আসলাম সেটাকে জাস্ট পেস্ট করে দিব উপরের সেভ বাটনে আবারও ক্লিক করে দেবো টুইটারের কাজ শেষ আমরা এবার ফিরে যাব আমাদের অ্যাভাইভ ওয়ার্ল্ডের অ্যাপসে কারণ বাকি কাজটা আমাদের এখানেই করতে হবে এবারে নিচের দিকে একটু খেয়াল করবেন একটু স্ক্রল করে নিচে যাবেন দেখতে পাবেন প্রথমেই আপনার টুইটার আইডির লিঙ্কটা এখানে দিতে হবে আমি আমার আইডি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি আপনার আইডি লিঙ্ক দিয়ে দিবেন এরপরে নিচে আছে হোয়াটসঅ্যাপ অপশনাল টেলিগ্রাম অপশনাল আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিব না আপনি চাইলে দিয়ে দিতে পারেন তবে আমি টেলিগ্রামটা এখানে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম না দিলেও হবে এই দুইটা অপশনাল এখানে যদি আপনি চান দিতে পারেন না চাইলে না দিলেও হবে তবে টুইটার অ্যাকাউন্ট লিঙ্কটা এখানে অবশ্যই দিতে হবে দিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবেন সাবমিট সাকসেসফুলি দেখিয়ে দেবে এবং আপনি অ্যাবাইভ সিটিজেন হিসেবে স্বীকৃতি পেলেন কি পেলেন না সেটা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল যেটা একটু আগে আমরা দেখলাম সেখানে জানিয়ে দেওয়া হবে এর জন্য আপনাকে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে চোখ রাখতে হবে আপনি এখানে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন সেটা রিভিউ করা হবে আপনার টুইটার হ্যান্ডেলটা চেক করা হবে সমস্ত কাজ যদি ঠিকঠাক করে থাকেন তাহলে আপনি অ্যাভাইভের সিটিজেনশিপ পেয়ে যাবেন আপনি আজকের ভিডিওটা দেখে কাজ করতে পারলেন নাকি পারলেন না অ্যাবাইবের সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারলেন নাকি পারলেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো মতামত আমাদেরকে সরাসরি জানানোর প্রয়োজন মনে হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে সেখানেও আপনি চাইলে যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন